আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের অন্য একটি ভিডিওতে এটি হচ্ছে আমার দ্বিতীয় video SEO Sprint dot net এর পার্ট টু আমি পার্ট ওয়ানের মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি খুব সহজে এসপি sprint.net এর মধ্যে খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিয়েছি কিভাবে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে আপনি কাজ শুরু করবেন আজকে আমি পার্ট টু শুরু করতে যাচ্ছি যেহেতু আপনি নতুন তাহলে আপনার জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যদি আপনি সত্যি ইনকাম জেনারেট করতে চান কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি প্রিভিয়াস যে ভিডিওটি আমি আপলোড করেছি তার মানে পার্ট ওয়ান সেই ভিডিওটি দেখে আসলে অবশ্যই আজকের এই পার্ট টুটা বোঝা এবং কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক করে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন সো ফিরছে একটু পরে সাথেই থাকুন অলরাইট চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ইন্টারফেসের মধ্যে আমি সরাসরি চলে আসি কাজের মধ্যে তার মানে এখানে যে ইনকাম দেখতে পাচ্ছেন সেই ইনকামে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হিউজ পরিমাণ কাজের অফার পাবেন যে কাজগুলো আপনি করে শেষ করতে পারবেন না যারা মাইক্রো ওয়ার্কিং জব সাইটগুলোতে ইতিমধ্যে কাজ করেছেন তাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে সেই জন্য আমি এই ওয়েবসাইটটির সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছি এবং লাইভে আজকে দেখিয়ে দিব একটি কাজ কিভাবে করে তারপর সাবমিট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সাথে থাকবেন এবং দেখলে আপনি বুঝে তারপর কাজ শুরু করতে পারবেন প্রথমে এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে প্রায় পাঁচশো আঠাশটি কাজের অফার রয়েছে এবং যেটির মূল্য হচ্ছে নয় শত নয় ডলার সুতরাং আপনি যদি টাকার বিরুদ্ধে হিসেব করেন তাহলে অনেকগুলো টাকা এখানে আপনি পাবেন তার মানে আপনি এখানে কাজ শুরু করলে অত্যন্ত সহজ উপায়ে কাজগুলো খুব দ্রুত সাবমিট করতে পারবেন আমি ইউটিউবের একটি কাজ দেখিয়ে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এই তৃতীয় কাজটি এই যে ক্লিক করার সাথে সাথে তার মানে মাউসে ক্লিক করার সাথে সাথে এখানে ডেসক্রিপশন পুরো শো করছে এবং আরেকটি কথা বলে রাখা ভালো আপনি মোবাইলে কম্পিউটার অথবা ট্যাবের মধ্যে কাজগুলো খুব সহজে করে নিতে পারবেন সো প্রিভিয়াস ভিডিওটি দেখে আসার জন্য আমি আবারও অনুরোধ জানাচ্ছি সো ধরুন আপনি এই কাজটি করবেন সুতরাং আপনি একে আলাদা ট্যাবে ওপেন করবেন আলাদা ট্যাবে ওপেন করার পরে সরাসরি আপনার সামনে ভিডিও এখানে পুরো ডেসক্রিপশনটা চলে আসবে তার মানে এখানে ডেসক্রিপশনটা চলে আসার পরে জাস্ট আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা সেই ইংলিশ করার জন্য জাস্ট আপনি রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর ট্রান্সলেট টু ইংলিশ এটিতে ক্লিক করবেন ইংলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি ইংলিশ হয়ে গিয়েছে তার মানে এটি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ছিল সেই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে ইংলিশে পরিবর্তন হয়েছে তো আশা করি এই কাজটুকু আপনি করে নিতে পারবেন মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে যদি আপনি কম্পিউটার করতে চান এই প্রসেসে করবেন আর যদি আপনি মোবাইলে থাকেন তাহলে অবশ্যই এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন মোবাইলের রাইট কর্নারের মধ্যে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে চলে আসবে সেটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সেটিতে ক্লিক করার সাথে সাথে আপনি মোবাইলেও সেম ওয়েতে কাজগুলো করে নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আমরা চলুন যে এই যে কাজটি তারা দিয়েছে সেই কাজটিকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি তার আগে মনে রাখা ভালো যে এখানে প্রায় এই কাজটির জন্য তিনশো ছাপ্পান্ন ডলার পেমেন্ট করা হয়েছে এবং ষাটটি ওয়ার্ক অলরেডি করা হয়েছে এবং কোনো রিজেক্ট আসেনি সুতরাং আপনি এই সহজ কাজটি অনায়াসে করে নিতে পারবেন এবং এক ঘন্টার মধ্যে এই কাজটি করে নিতে হবে এবং বলেছে যে ম্যাক্সিমাম পিরিয়ড ফর স্যাগিং আর রিপোর্ট পিকো ডট এর মধ্যে আপনি যখন কাজ করতে সেটি সাবমিট uh, করার পরে সেটি চেক করতে চেক করার পরে ডলারটা আপনাকে আপনার ব্যালেন্সের মধ্যে ডিপোজিট করে দিত এই বইতে কিন্তু দুই দিনের ভিতরে দুই দিন লাগে না দুই দিনের ভিতরে আপনার পেমেন্টটুকু আপনাকে দিয়ে দিবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার চলে আসি ডেসক্রিপশনটা আমরা পড়ার চেষ্টা করি প্রথমে বলেছে যে we go to YouTube in the search bar insert the name of the A BD hockey অর্থাৎ এইটি চ্যানেলের নাম দেওয়া রয়েছে এই চ্যানেলের নামটি আমি একটু কপি করছি কপি করার পরে সরাসরি চলে যাব ইউটিউবের মধ্যে এটি আমি এখানে পেস্ট করেছি সার্চ বক্সের মধ্যে সার্চ বক্সের মধ্যে যখন পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে প্রথমে চলে এসে এসেছে চ্যানেলটি এবার আমি সেটি ওপেন করছি ওপেন করার পরে সরাসরি আমাকে মূল তাদের চ্যানেলের মধ্যে নিয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো প্রথম ধাপে এই কাজটুকু করবেন এই কাজটুকু করার পরে আপনি সরাসরি নিচে চলে আসবেন subscribe to the channel so আমি একটু সাবস্ক্রাইব করছি তাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব অর্থাৎ এই যে সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পরে দেন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে click on the video subscribe করে ফেলেছে click on the video tab and like any five video তার মানে ভিডিও সেকশনে যেতে বলেছে ভিডিও ট্যাবের মধ্যে যেতে বলেছে এবং যে কোনো পাঁচটি ভিডিও এর মধ্যে লাইক দিতে বলেছে তারপরে কি করতে বলেছে সেটি হচ্ছে after that you take a screenshot where you can see the subscription আপনি যে সাবস্ক্রিপশন করবেন তার মানে সাবস্ক্রাইব করবেন সেটির একটি স্ক্রিনশট নিতে বলেছে and screenshot from your page of the video you like এবং যে যে পেজগুলোতে তার তার মানে যে যে ভিডিওগুলোতে আপনি লাইক দিয়েছেন তারও স্ক্রিনশট তারা দিতে বলেছে সো দুটো কাজ প্রথমত হচ্ছে আপনি যে সাবস্ক্রাইব করবেন সেই সাবস্ক্রাইবের যে পেজটি সেটির একটি স্ক্রিনশট নিতে হবে এবং সেটি তাদেরকে সেন্ড করতে হবে এরপর দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনি তাদের পাঁচটি ভিডিওতে লাইক যে দিয়েছেন সেই লাইকের ফুল স্ক্রিনটা স্ক্রিনশট নিতে হবে এবং সেটিও সাবমিট করতে হবে তাহলে চলুন আমরা প্রথমে সাবস্ক্রাইবটা দেখালাম সাবস্ক্রাইব দেখানোর পরে এটির একটি স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি তার সাথে সবচেয়ে সহজ হবে যদি আপনি কম্পিউটার ইউজ করেন তাহলে সরাসরি আপনি স্ক্রিপ্ট স্ক্রিপিং টুলের মাধ্যমে স্ক্রিনশটটা নিতে পারবেন সো আমি সিনিপিন টুল ইউজ করছি মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই যে কোনো ধরনের স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার ইউজ করতে পারেন সো এটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গেল এটিতে ক্লিক করলাম তারপর আপনি পুরো স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার চ্যানেলটা যাতে শো হয় তার মানে আপনি যে চ্যানেল থেকে সেটি সাবস্ক্রাইব করেছেন সেটি যাতে শো শো হয় এবং আমি আপনি এখানে একটু মার্কিং করে দিবেন দিবেন এবং আপনি যে যে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছেন সেটি অবশ্যই আপনি মার্কিং করে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এটি একটু মার্কিং করে দিবেন এটি হচ্ছে প্রথম কাজ এটি আমি এবার সেভ করছি সেভ করার পরে আপনি সরাসরি এটি নাম দিবেন আমি এটি ওয়ান দিচ্ছি তার মানে কোথায় সেভ করবে সেটি আমি সিলেক্ট করে দিব ডাউনলোড আমি সেভ করব এটি আমি সেভ করে ফেললাম এরপর এটি আমি কেটে দিচ্ছি এবার আমি দ্বিতীয় কাজটি করব দ্বিতীয় কাজটি করতে বলেছে সেটি হচ্ছে যে তাদের চ্যানেলে যে ভিডিওস রয়েছে ভিডিওস ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে কোনো পাঁচটি ভিডিও ওপেন করবেন এক দুই দুই তিন চার পাঁচ পাঁচটি ভিডিও ওপেন করবেন পাঁচটি ভিডিও ওপেন করার পরে সেগুলোতে লাইক দিতে হবে সো আমি প্রথম ভিডিওতে ওপেন করছি প্রথম ভিডিও ওপেন করার পরে সেটি দেখার প্রয়োজনে জাস্ট আপনি লাইক দিলে হয়ে যাবে আশা করি আপনি অনায়াসে আপনি করে নিতে পারবেন সো আমি যে লাইক দিচ্ছি সেটি এবার দেখাচ্ছি কিভাবে লাইক দিতে হয় এই যে লাইক দিলাম লাইক দেওয়ার পরে এবার এটির একটি স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশট নেওয়ার পরে সরাসরি আমি এবার সেভ করব সেভ করা আগের মতোই সহজ কেননা আপনি অনায়াসে এই কাজগুলো করে নিতে পারবেন যেহেতু আমরা ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও দেখি বা প্রতিদিনই ওয়াচ করি সুতরাং আমাদের লাইক নেওয়া অত্যন্ত সহজ সো এখানে আমি লাইক নিয়েছি সেটির একটু মার্কিং করে দিব রেড মার্কিং করে দিব তার মানে সেটি আমি মার্কিং করে দিব এটি আমি সেভ করছি সেভ করব সেই ওয়েতে আমি যে নাম দিচ্ছি লাইক এই লাইক ওয়াল এটি সেভ ওয়েতে আমি সেভ করছি সেভ করার পরে সরাসরি এবার আমি কেটে দিচ্ছি আপনি চাইলে কম্পিউটার অথবা মোবাইল যে কোনো ডিভাইসে কাজগুলো করে নিতে পারবেন সো আমি এবার প্রথমটা কেটে দিচ্ছি যেহেতু প্রথমটা লাইক নিয়েছে এবার আমি দ্বিতীয়টি ওপেন করছি দ্বিতীয়টি ওপেন করার পরে পরে আমার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে জাস্ট আমি এটি লাইক দিব লাইক দেওয়ার পরে অবশ্যই কিভাবে নিতে হয় স্ক্রিনশটটা সেটি আমি দেখাচ্ছি সেই ওয়েতে আপনি চাইলে সেই ওয়েতে কাজগুলো করে নিতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এইভাবে স্টেপ বাই স্টেপ টোটাল পাঁচটি ভিডিও এর মধ্যে লাইক দেওয়ার পরে সেই স্ক্রিনশট গুলো আপনি নেবেন অলরাইট এবার কাজ করার পরে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো কিভাবে সাবমিট করবেন সেটি আমি দেখাচ্ছি সো আপনি যখন কাজটি করবেন তার মানে যখন কাজের ডেসক্রিপশনটা পড়বেন সরাসরি নিচে চলে আসবে যে এখানে বলেছে যে স্টার্ট এক্সিকিউশন এটি স্টার্ট এক্সিকিউশনে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে কিন্তু নেক্সট ইন্টারফেস নিয়ে যাবে তার মানে আপনার সামনে এই ধরনের একটি বক্স উপস্থিত হবে এই বক্সে আসার পরে আপনাকে পুরোপুরি যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো হচ্ছে যে যে কাজগুলো করেছেন সেগুলো কিভাবে সাবমিট করবেন জাস্ট আপনাকে একটি শর্ট ডেসক্রিপশন এখানে দিতে হবে এবং যে স্ক্রিনশট গুলো নিয়েছেন সেই স্ক্রিনশট গুলো আপনি এখানে সাবমিট করবেন সেটি আমি কিভাবে করবেন সেটি দেখাচ্ছি সো আমার প্রথম ডেসক্রিপশনটা ছিল what you need to indicate in the report on the completed task তার মানে প্রথম যে কাজটি সেটি আমি এখান থেকে কপি করছি জাস্ট যে যেভাবে আছে সেভাবে আপনি কপি করবেন কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপর এখানে জাস্ট লিখে দিবেন সিম্পলি সেটা হচ্ছে গিভেন ডান লিখে দিতে পারেন সেটি হচ্ছে ডান ডি ও এন ই ডান ডান তারপরে আপনি সরাসরি যে দু নম্বরটি বলেছে সেটি কপি করবেন কপি করার পরে আপনি জাস্ট সেটি সাবমিট করে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এটি এই বক্সে লেখার পরে জাস্ট আপনি এখানে এখানে যে ডান লেখাটি রয়েছে সেই ডানটি আপনি এখান থেকে কপি করবেন অথবা সরাসরি আপনি এখানে লিখেও দিতে পারেন সো আমি এখানে একটু বোল্ড করে দিচ্ছি যাতে তার সহজে চোখে পড়ে সো আমি সেটি করে দিচ্ছি জাস্ট একটি ট্রিক এবং আপনি এটি অবলম্বন করবেন এবার যে কাজটি করবেন সেটি হচ্ছে যে স্ক্রিনশটটা দিতে বলেছে সেই স্ক্রিনশটটা আমি এবার অ্যাড করছি অ্যাড করার জন্য সরাসরি আমার কম্পিউটার মধ্যে চলে যাচ্ছে প্রথম যে কাজটি সেটি হচ্ছে যে আমাকে সাবস্ক্রিপশন করতে বলেছে তার মানে সাবস্ক্রাইব করতে বলেছে সেটি আমি অ্যাড করছি অ্যাড করার পরে সেটি অ্যাড হয়ে গিয়েছে এবার নেক্সট যে কাজটি সেটি হচ্ছে যে পাঁচটি ভিডিওতে লাইক দিতে বলেছে লাইক নাম্বার ওয়ান আমি দিচ্ছি তারপরে লাইক টু তে আমি ক্লিক করব এবার একে একের পরে এক বাকি কাজগুলো আপনি ধারাবাহিকভাবে অবশ্যই সাবমিট করবেন যেভাবে সে বলেছে সেভাবে তা না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে কিন্তু সবচেয়ে ট্রাস্ট হয়তো অনেকে আর্নিং করছে এবং আমি আগেই বলেছি দু সালে যাত্রা করা এই রাশিয়ান ওয়েবসাইটটি অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং অনেকে কিন্তু ছোট ছোট এই মাইক্রো ওয়ার্কিং জব গুলো করে পেমেন্ট দিচ্ছে আপনি বোর করে বসে না থেকে অনায়াসে আপনার মোবাইল অথবা কম্পিউটার ইউজ করে আপনি হিউজ পরিমাণ আর্নিং এখান থেকে করে নিতে পারবেন কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এটি সাবমিট করলাম করলাম সাবমিট করার পরে সবগুলো কাজ আপনার এখানে শো করবে আশা করি এই কাজগুলো সাবমিট করার পরে সরাসরি আপনি যে বাটনে ক্লিক করবেন সে হচ্ছে সেন্ড রিপোর্ট সেন্ড রিপোর্ট আমি ক্লিক করছি সেন্ড রিপোর্টে ক্লিক করার পরে সরাসরি সেটি সেন্ড হয়ে গিয়েছে এবং এটি আপনি অবশ্যই এখানে দেখতে পাবেন thank you your report has been accepted now we are left to wait until the employer second তার মানে এই কাজটি যে দিয়েছে সে অবশ্যই চেক করবে সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি এই নির্ধারিত যে পেমেন্টটুকু তারা এখানে দিবে বলেছে সেটি অবশ্যই আপনার মূল ব্যালেন্সের মধ্যে দেখতে পাবেন আশা করি এই হচ্ছে মোটামুটি কিভাবে লাইভ কাজটি কিভাবে করবেন সেটি আমি দেখালাম আশা করি কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম এবং আবারও অনুরোধ থাকবে আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওটি না দেখে আসেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওটি দেখে আসবেন এত করে আপনি খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন so step by step previous ভিডিওটি দেখবেন এবং দেখার পরে আজকের ভিডিওটি না বুঝলে পুনরায় দেখুন এতে করে আপনি বেনিফিট হবেন এবং অনেকগুলো কাজ আপনি দেখতে পাবেন এবং আমি যেটি আমার পার্ট ওয়ানে বলেছিলাম যে কিভাবে আপনি হিউজ পরিমাণ কাজ করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আমি আপনাকে অনুরোধ জানাবো আপনি যদি ফ্রিলান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করুন প্লেলিস্টে ক্লিক করার পরে ফ্রিলান্সিং রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে প্রায় নয়শোর মতো ভিডিও এবং আপনি অনায়াসে কোনো না কোনো ভিডিও দেখে আপনি আপনার লাইফকে চেঞ্জ করে নিতে পারবেন এবং উন্নয়নের বা আর্নিং এর জগতে প্রবেশ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care